আসসালামু আলাইকুম বন্ধু এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি শেখাত রনি আরও একবার চলে আসলাম আপনাদের মাঝে সম্মানিত দর্শক আজকে আমি ডিসকাস করব সোনালী মুরগি পালন বিষয়ে যদিও ইউটিউবে আপনারা এই বিষয়ে অনেক ভিডিও পাবেন তবু আমার আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করব সো আমি ভনিতা না করি আমি বিস্তারিত আপনাদের সামনে এখন আলোচনা করব সম্মানিত দর্শক সোনালী মুরগি আপনারা ইতিমধ্যে জানেন বা চিনে থাকেন এটা ক্রস জাতীয় একটি মুরগি তো এটা মাংসের জন্য পালন করা হয়ে থাকে ইভেন ডিম উৎপাদনের জন্য পালন হয়ে থাকে তো আমি যেটা যেহেতু এটা মাংসের জন্য উৎপাদন মাংস উৎপাদনের জন্য করতেছি সেহেতু আমি সে বিষয়ে আলোচনা করব ডিমের জন্য নেক্সট টাইমে আমি যখন ওটা আমার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে তখন নেক্সট টাইমে সে বিষয় নিয়ে আলোচনা করব তো সমন্ত দর্শক সোনালি মুরগি আপনারা কিভাবে পাবেন প্রাপ্তিস্থান কোথায় এবং এটা আপনার কিভাবে হ্যান্ডেলিং করবেন কেয়ারিং কিভাবে নেবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব যদিও আমি নিকমার আমি ফার্স্ট টাইম করতেছি আর যেটুক পারি আমি সেটুক আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা এটা নেবেন এবং আপনারা লাভ কেমন লভ্যাংশ বা কেমন ইত্যাদি বিষয়গুলো আলোচনা করব কি বিষয়ে খাবার খাওয়াবেন তো সমস্ত দর্শক এই মুরগির পাতি আপনার মুরগির যদি প্রাইসটা কম হয় এবং আপনার খাবারের মান যদি কম দাম কম হয় তাহলে কিন্তু আপনার লাভ কারণ আপনি যদি মুরগিটা দেখা যাচ্ছে কেউ পঁয়ত্রিশ টাকার মুরগি নিচ্ছে আপনার একদিনের বাচ্চা আর আপনি যখন পঁয়ত্রিশ দিনের সরি পঁয়ত্রিশ টাকার মুরগি আপনি বাইশ দিনের বাচ্চা পাবেন তখন কিন্তু আপনি এখানেই লভ্যাংশ আপনি অধিক পাবেন অর্থাৎ এখানে আপনার লাভ তো এটা কীভাবে পাবেন আমি আপনাকে ডিসকাস করি পুরোপুরি এটা বাংলাদেশের সরকারি হাঁচারি যেগুলো আছে সেগুলো থেকে আপনারা এগুলো ক্রয় করতে পারেন তারা খামার দিতে দেয় তো আপনারা তাদের কাছ থেকে ক্রয় করবেন তাহলে আপনারা বাইশ দিনের বাচ্চা আপনি পঁয়ত্রিশ টাকা করে পাবেন সেক্ষেত্রে আপনারা বোর্ডিং করা পাবেন ইভেন ব্রিডিংয়ের সময় অনেক প্রবলেম হয় দেখা যাচ্ছে যারা নতুন তারা বোর্ডিংয়ের সমস্যা হয় তারা বোর্ডিং যথাযথভাবে করতে পারে না সে কারণে দেখা যায় যে অনেক মুরগি মারা যায় তো আপনারা সেটা থেকে বাঁচবেন ইভেন আপনারা বাচ্চাটাও বড় করে পাবেন ভ্যাকসিনেশন কমপ্লিট করা পাবেন তো অতএব আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা আপনাদের সরকারি হাতারি যেগুলো আছে সরকারি যে কোনো জেলাতেই আপনারা পাবেন সারা বাংলাদেশেই পাবেন তো সেখান থেকে আপনারা ক্রয় করবেন আর এটা আপনি ওখান থেকে আনার পরে আপনার টোটাল এটা দুই মাস রাখা হয় একটা মুরগি আপনার দুই কেজি খাবার খাবে টোটাল ষাট দিনে তার মধ্যে আপনি বাইশ দিনের বাচ্চা খাচ্ছেন মানে হাফ কেজি খাবার ঠিক আপনি বাঁচছেন টোটাল দেড় কেজি খাবার লাগবে আর এগুলো এখন এই মুহূর্তে দুশো সত্তর টাকা কেজি তো দুশো সত্তর টাকা কেজি যদি আপনি সেল করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার এক হাজারে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা লাভ আসবে তো সোনালিতে রিস্ক কম এটা একটা হচ্ছে সব থেকে ভালো একটা দিক যে রোগবালাই কম টেনশন কম আর এখানে তেমন ভিটামিন কিছু খাওয়াইতে হয় না জাস্ট যখন আপনার অ্যাডাল্ট হবে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের হবে তখন আপনাকে একটা মামগুল একটা সিরাপ আছে সেটা খাওয়াতে হবে তাহলে গ্রোথটা দ্রুত আসবে তো সমস্ত ভিওর্স সোনালি বিষয় পালন বিষয়ে আরও যদি কোনো বিষয় জানা থাকে হ্যাঁ আরেকটা বিষয় অ্যাড করে নিয়ে এটা আমি স্টেটার খাওয়াই অর্থাৎ ব্রয়লার স্টেটার যেটা সেটা আমি পুরোপুরি খাওয়াচ্ছি এখনও যদিও এর গ্রোয়ার খাওয়ানোর কথা কিন্তু আমি সেটাই খাওয়াচ্ছি কারণ এটাতে মাল্টিভিটামিনগুলো বেশি থাকে পার্সেন্টেজ সবগুলো ভালো গ্রোথটা তাড়াতাড়ি হবে সেই অনুযায়ী আমি আসছি আগাচ্ছি আর যদি আপনাদের সোনালি মির্গি বিষয়ে কোনো আলোচনা করা থাকে ডেফিনেটলি হ্যাঁ, আমাদের জানাবেন আর আমাদের চ্যানেলটা নতুন সে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সম্মত দর্শক আজকে মেতুটুকুই নেক্সট টাইম কোনো টিউটোরিয়াল আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ ভালো থাকেন